হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আজকে সবাই যেন আজকে দীপাবলি তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি তার আগে সবাইকে গুড মর্নিং জানিয়ে দিচ্ছি সকাল সকাল তো আজকে রাতে দেখা হবে কারণ আজকে আমরা অনেক ঠাকুর দেখতে যাব আমাদের গ্রামে দারুণ পুজো হয় তাছাড়া আজকে বাজি ফাটাবো বাজি ফাটানো দেখবো আরও অনেক লাইট টাইট প্রচুর কিছু দেখবো তো ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখবেন আর আমাদের সাথে জুড়ে থাকবেন নতুন যদি হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা তো ভালো লাগবেই আশা করছি তো একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বলো হ্যাপি দিওয়ালি বলো হ্যাপি দিওয়ালি